যা পুরা ব্যথায় আমি সহ্য করি একা আমি বাঁচি কিংবা মরি তাতে নাই কারো মাথা ব্যথা এই রঙের দুনিয়ায় আমার মতো অসহায় আর কারো জীবন কাটে নাই তো এত অবহেলা আমার নিঃশ্বাসটাও বন্ধ কইরা কাঁদছি যার জন্য সে তো সুখে আছে আমার কলজা কইরা ছিন্ন ভিন্ন আমি গরিব বইলা চোখের পানির দেয় নাই কোনো দাম অবহেলা করছে কারণ সে যে ধনীরই সন্তান মরার আগ পর্যন্ত একটা কথা থাকবে আমার মনে অসহায়ের মতো কেঁদেছিলাম আমি তার জন্যে হয় না সে আমার সে হয়েছে অন্য কারো ভাঙ্গা মনটা নিয়ে আমি উঠে দাঁড়াইছি আবারও কত চেনা মুখোশ দাঁড়িয়ে শত্রু তারা সামনে এত আপন সাজে পিছে ছড়ি নিয়ে খারা অনেক কষ্ট আর অবহেলায় হয়েছি পাথর আমি ইটের ভাটার মতো রুজি পুরে আমার কলজা খানে আমি মধ্যবিত্ত ভাই আমার কোনো ইচ্ছা নাই আমি প্রতিদিনই টাকার কাছে লাথি উষ্টা খাই আমার স্বপ্ন গোলা ঝুলে ওই দোকানের দেয়ালে স্বপ্ন আছে কিন্তু পূরণ করা সাধ্য তো আর নাই আমি মধ্যবিত্ত ভাই আমার কোনো ইচ্ছা নাই আমি প্রতিদিনই টাকার কাছে লাথি উষ্টা খাই আমার স্বপ্ন গোলা ঝুলে ওই দোকানের দেয়ালে স্বপ্ন আছে কিন্তু পূরণ করা সাধু তোমার নাই পরে মান আঘাত বুকে আল্লাহ মালিক জানে সেই আঘাতে আবার লবণ সেটাই আপন মানুষ জনে মাঝে মাঝে ইচ্ছা হয় আমি করি আত্মহত্যা কিন্তু তখনই তো মনে পড়ে আমার মায়ের মুখটা আমার আবেগ অনুভূতি সব জায়গায় মূল্যহীন সব অনুষ্ঠানে আমি সারা সবাই থাকে রঙ্গি সবার থেকে দূরে থাকি হইয়া আলাদা সবাই সুখে থাক চলুক শুধু আমার কলিজা এই অবহেলার জীবন আমার হয় না কেন মরণ আর কত আঘাত সহ্য করবে আমার এ পাথর আমি বারে বারে যত চাই মনরে বোঝাইতে মনটা না শুনিয়া আমার কথা যায় আমারই বিরুদ্ধে আমি সেই অবহেলা আমি সেই নত মুখ মাথা নিচু করে ফেরা আমার কান্না ভেজা চোখ যখন কান্না করতে করতে চোখের পর্দা হয়েছে লাল সবাই মজা করছে আমায় নিয়ে বলছে আমি মাতা আমি মধ্যবিত্ত ভাই আমার কোনো ইচ্ছা নাই আমি প্রতিদিনই টাকার কাছে লাথি উষ্টা খাই আমার স্বপ্ন গোলা ঝুলে ওই দোকানের দেয়ালে স্বপ্ন আছে কিন্তু পূরণ করা সাধ্য তো আর নাই আমি মধ্যবিত্ত ভাই আমার কোনো ইচ্ছা নাই আমি প্রতিদিনই টাকার কাছে লাথি উষ্টা খাই আমার স্বপ্ন গোলা ঝুলে ওই দোকানের দেয়ালে স্বপ্ন আছে কিন্তু পূরণ করা সাধ্য তো আর নাই তবু হাসি মুখে চুলি বুকে নিয়ে ব্যথা ঠুলি সবাই ভাবে কত সুখে হায়রে দিন যে আমার কাটে কি যে আগুন জ্বলছে বুকে সেটা কয়জনে আর জানে মিথ্যা হাসিটা ক্লান্ত হয়ে যেতে চাই বিশ্রাম রায়নাটাতে যখন দেখি আমার নিজের মুখটা কষ্টে আর কান্নায় ভাসে আমার ভাঙা বুক টাকা কদিন আগে ছিলাম কত কিউট আর গোলগাল আজকে কেন এত খারাপ যাচ্ছে দিন আমার যার সাথে হয় দেখা সন্ধ্যা দুপুর হইলে বোর আমায় নিয়ে হাসে তারা বলে আমি নেশা করি এসব কথা না শুনতে হয়েছি বন্দি ঘরেতে সবার কত আয়োজন আমার কলজা পুরাইতে যার মায়ায় পইরাই আমার জীবনটারে করলাম শেষ আমি ছাড়া সবার সাথে কাটাই তার সুখের রেশ তার সুখের মাঝে হয়েছি আমি দুঃখের কারণ তাই তো তার প্রশ্নেও আমার আজকে বারণ মধ্যবিত্ত ভাই আমার কোনো ইচ্ছা নাই আমি প্রতি প্রতিদিনই টাকার কাছে লাথি উষ্টা খাই আমার স্বপ্ন গোলা ঝুলে ওই দোকানের দেয়ালে স্বপ্ন আছে কিন্তু পূরণ করা সাধ্য তো আর নাই আমি মধ্যবিত্ত ভাই আমার কোনো ইচ্ছা নাই আমি প্রতিদিনই টাকার কাছে লাথি উষ্টা খাই আমার স্বপ্ন গোলা ঝুলে ওই দোকানের দেয়ালে স্বপ্ন আছে কিন্তু পূরণ করা সাধ্য তো আর নাই